যে মেয়ে তার বয়ফ্রেন্ড থাকার পরেও তার পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য তার ছেলে বেস্ট ফ্রেন্ড দরকার এই লাইনটা ওই আপুর জন্য এদিকে আসো দেওয়ালও কিন্তু বুঝে কোনটা কিসের শব্দ